টুকি টুকি বলো তো আমি কথা কোথায় কোথায় বলো তো আমি কথা কাছি কাছাকাছি মন মেলে চিনি না বলো আমি কোথায় আমি আছি কাছাকাছি মন মেলে চিনি না আকাশের নীলে খোঁজ পাবে নিশ্চয় আকাশের নীলে খোঁজ পাবে নিশ্চয় হৃদয়ের চেয়ে

তো আমি কোথায় আমি আছি কাছি মন মেলে চিনে না বলো তো আমি কোথায় আমি আছি কাছাকাছি মন চিনে নাও